মনকে ভালোবাসে সৃষ্টি যেমন তোমাকে যে ভালোবাসি আমি তেমন তুমি চন্দ্র আমি জ্যোৎস্না তুমি নদী আমি কৃষ্ণা কৃষ্ণা হ্যাঁ শ্রাবণকে ভালোবাসে বৃষ্টি যেমন তোমাকে যে ভালোবাসি আমি শুধু তোমাকেই চিনি ও যত কাছে আজ আছি তত কাছে রব মনকে ভালোবাসে বৃষ্টি যেমন তোমাকে যে ভালোবাসি আমি তেমন পুণ্যের ফলে এই জন্মে পেয়েছি তোমাকে তুমি ভাগ্য আমি রেখা তুমি প্রদীপ শিখা শিখা হ্যাঁ শ্রাবণকে ভালোবাসে বৃষ্টি যেমন তোমাকে যে ভালোবাসি আমি তেমন